আজকে আজকের টপিকটা হচ্ছে ইদানিং সবারই একটা কোশ্চেন আছে যে গিগ গুলো র্যাঙ্ক হয়ে ফেলতেছে দেন প্রোফাইল গুলোর মানে উঠতেছে না ইমপ্রেশন একদম জিরো জিরো আসতেছে টোটাল কথা হচ্ছে গিগ গুলো র্যাঙ্ক হারিয়ে ফেলছে দেন মার্কেট প্রাইসে কোনো পেজের ভিতরে পাওয়া যাইতেছে না দেন অর্ডারও আসতেছে না তো এখান থেকে এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি এখানে অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাদের গিক বর্তমানে র্যাঙ্কিং এ আছে তাদের কারণে এটা হচ্ছে তারা যদি নিয়মিত দশটা করে বাই রিকোয়েস্ট করে দেন অ্যাক্টিভ থাকে তাহলে তার গিক ফার্স্ট পজিশনে থাক আর দশ নম্বর পজিশনে থাক যদি দশ নম্বর পজিশনে থাকে সেটা দেখা যাবে যে ফার্স্ট পজিশনে আসতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে আর যদি ফার্স্ট পেজটায় বা সেকেন্ড পেজটায় তৃতীয় পেজটায় যদি থাকে তাহলে করণীয় হচ্ছে তার নিয়মিত বায়ো রেকর্ড সেন্ড করা যে আপনার মনে আসতে পারে যদি আমার গিকটা এখন ফার্স্ট পজিশনে আছে বা দ্বিতীয় পজিশনে আছে আমার গিকটা মনে হয় আর ছয় মাসের নিচে নিচের দিকে আর নামবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ হচ্ছে আপনি যদি বায়ো রেকর্ড যদি না করেন কন্টিনিউ তাহলে কিন্তু আপনার গিকটা ডাউন হয়ে যাবে দুই দিন আগের পাশে হয়তো দুই মাস আগে দুই মাস পরে হয়ে যাবে এটা মাস্ট বি এটার করণীয় হচ্ছে যদি আপনাকে র্যাঙ্ক আপনার প্রোফাইলে এবং গিকে যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে কন্টিনিউ দশটা করে বাই রিকোয়েস্ট সেন্ড করতে হবে এতে কি হবে লাভটা হবে আপনার যদি বাই রিকোয়েস্টটা যদি দেন যদি বায়ার যদি আপনাকে অর্ডার নাও করে কিন্তু বাই রিকোয়েস্ট করলে কিন্তু অর্ডার আসার সম্ভাবনা একটা থাকে আর যদি এই অর্ডারটা যদি না আসে বা অর্ডার না আসলো যদি আপনার বাই রিকোয়েস্টটা ভালো হয় সেখান থেকে কিন্তু বায়াররা কিন্তু আপনার মানে প্রোফাইলে অথবা গিকটা কিন্তু তারা দেখবে হয়তো গিকটা একটু রিসার্চ করবে অথবা গিকটার ব্যানার দেখতে যাবে অথবা আপনার প্রোফাইলটা একটু দেখতে যাবে দেখতে গেলে এখান থেকে আপনার লাভটা হচ্ছে একটা ইমপ্রেশন পাচ্ছেন আপনি ইমপ্রেশন পাচ্ছেন ক্লিক পাচ্ছেন দেন এই যে একটা ট্রাফিক মানে একটা ভিজিটর যে আপনার ফাইবারের প্রোফাইলে চলে গেল এখান থেকে কিন্তু ফাইবার বুঝতে পারতেছে আপনার এই গিকটা র্যাঙ্ক করাতে হবে এখানে মানুষ সময় স্পেন্ড করতেছে সেজন্য কিন্তু ফাইবার আপনার গিকটা র্যাঙ্কিং এর দিকে তুলে দিবে একটা কমন প্রশ্ন যে যদি আপনার যদি গিকে যদি কন্টিনিউ ভিজিটর আসে দেখতে পারবেন যে ভিজিটর যদি বেশি আসে বা অ্যাডেন্স যদি বেশি আসে তাহলে কিন্তু আপনার গিকটা কিন্তু প্রথম পিকটা থাকবে এটা মাস্ট বি ঠিক আছে তারপরে ফাইবারে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর কারণে হয়তো র্যাঙ্ক নাও দিতে পারে কিন্তু আপনি যদি কন্টিনিউ এই কাজগুলো করেন বাই রিকোয়েস্ট করেন কিছু কিছু টুকটাক টুইটারে রিটুইট করেন পিন্টারেস্টে মার্কেটিং করেন লিঙ্কডিন এ প্রচার করেন বিভিন্ন সাইটগুলো যেখানে ইউনাইটেড আমেরিকা অথবা কানাডিয়ান অন্য কান্ট্রির যদি লোকেরা যদি ওইখানে থাকে যদি ওইখান থেকে আপনি ট্রাফিক বাইরে থেকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা মানে র্যাঙ্কিং এ যাওয়ার একটা সম্ভাবনা এবার আসি হচ্ছে যারা র্যাঙ্কিং পিকে রাখতে চান বা যারা প্রথম দৃষ্টি আছেন তারা তাদের জন্য এটা আর যারা র্যাঙ্কিং এ নাই তাদের করণীয়টা এখানে অনেকগুলো মানে সিস্টেম আছে বা অনেকগুলো পজিশন আছে আমার নিজের গিকটাও র্যাঙ্কিং এ ছিল না তিন চার মাস ছিল না তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে যেটা হচ্ছে আমি ওই অ্যাকাউন্টটা টোটালি স্টার্ট করে দিয়ে নতুন অ্যাকাউন্টে কাজ করছি একটা সময় দেখলাম যে না এই লেভেল টু ওয়ান এর অ্যাকাউন্ট গুলো যদি এই পজিশনে চলে যায় তাহলে তো এখানে ই করতে হবে তো আমি যেটা করলাম সাপোর্ট টিমের সাথে ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বললাম কথা বলার পরে তারা আমাকে যেটা নোট করলো বা মানে গাইড করলো সেটা হচ্ছে আপনাকে গিগগুলো প্রমোশন করতে হবে দেন কোথায় প্রমোশন করতে হবে সেটা বলে না বলে গিগগুলো প্রমোশন করেন দেন বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করেন হয়ে যাবে তো আমি যেটা করলাম আমার গিগটার আমি নিয়মিত বাই রিকোয়েস্ট করলাম দেন দশটা করে বাই রিকোয়েস্ট করলাম আর দুই একটা প্রমোশন করলাম আমার দেখা গেল পনেরো দিনের মাথায় আমার গিগটা প্রথম পৃষ্ঠে চলে আসছে প্রায় এখন এক লাখ সার্ভিস আছে এক লাখ বিশ হাজার সার্ভিস আছে একটা ক্যাটাগরিতে ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে সেই গিগটা কিন্তু এখন প্রথম পৃষ্ঠায় একদম প্রথম পৃষ্ঠায় চলে আসছে আর যদি এই সিস্টেমটা যদি আপনাদের কাজে না লাগে তাহলে কি করবেন তাহলে আপনাকে যদি আপনার প্রোফাইলে যদি রিভিউ না থাকে গিকের ভিতরে তাহলে কি করতে হবে আপনার যেটাতে যে যে গিকেতে রিভিউ আছে রিভিউ আছে ওই গিকটা রেখে আর বাকিগুলো ডিলিট করে দেওয়া যেগুলোতে নাই ডিলিট করে আপনি ওগুলা কি করতে পারেন একটু কাস্টমাইজেশন করে বা গুগল ড্রাইভে রেখে ওগুলা কিন্তু কাস্টমাইজেশনটা পরবর্তী পাবলিশ করতে পারেন তার জন্য কি করতে হবে যেটাতে গিকের রিভিউ আছে সেই গিকটা আপনাকে রাখতে হবে সেই গিকটা রেখে আপনি বাকিগুলো ডিলিট করে দেন যদি তারপরেও যদি পাঁচ ছয় দিনের মধ্যে যদি কোনো ইমপ্রুভ না হয় যদি আপনার ইমপ্রেশন ক্লিক যদি উপরের দিকে না হয় তাহলে কি করতে ওই গিকটাও আপনাকে ডিলেট করা যাবে না কারণ একটা রিভিউওয়ালা গিক হচ্ছে সোনার সোনার হরিণ ঠিক আছে একটা সময় ফল দিবেই মানে একটা সময় বাচ্চা দিবে সো তো ওইটা থাক ওইটা পজ করে রেখে আপনি নতুন ভাবে গিক ওপেন করেন যদি যদি নতুন ভাবে গিক তৈরি করার পরেও যদি ইমপ্রেশন না আসে তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটাই র্যাঙ্ক হারাই ফেলছে যদি আপনার অ্যাকাউন্টটা লেভেলে থাকে তাহলে যেটা করতে হবে আপনাকে লেভেল ড্রপ খেলাইতে হবে হয়তো রেসপন্স রেট কম কমায়া অথবা আপনার অর্ডারের কমপ্লিশন রেট কমায়া মানে ফিফটি পার্সেন্ট এনে বা নব্বই পার্সেন্ট এর কমে আসলে কিন্তু আপনার লেভেলটা চলে যাবে লেভেল যদি চলে লেভেলে যদি থাকে তাহলে আপনার প্রয়োজন প্রয়োজন হবে হচ্ছে আপনি লেভেলটা ড্রপ খেলানো যত দ্রুত আপনি লেভেল ড্রপটা খেলাবেন তত সামনের মাসে দেখা যাবে আপনার পনেরো তারিখের পরেই আপনার গিগটা র্যাঙ্ক শুরু হয়ে যাবে আর আমরা জানি লেভেলে থাকার চাইতে লেভেলে না থাকাটাই কিন্তু বেশি কাজে আসে আমরা অনেক সময় দেখছি যে লেভেলে থাকে যেহেতু কাজ না বলতে অনেকজন আছে লেভেলে না থেকে তার চেয়ে বেশি কাজ করতেছে তো লেভেলটা ড্রপ খেলাবেন আশা করি আপনাদের এটা সলভ হবে আর যারা নতুন তাদের যেটা করণীয় যদি এরকম হয় যে আপনার প্রোফাইলটাই ড্রপ খেলেছেন তাহলে আপনি প্রমোশন করবেন পনেরো দিন ট্রাই করবেন আমার প্রসেসটা বাই রিকোয়েস্ট করবেন তার কিছু প্রমোশন করবেন নতুন গিট পাবলিশ করলেন যদি পনেরো দিনের ভেতর যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্ক না করে তাহলে আপনি টোটালে যেটা করবেন আপনার এই প্রোফাইলটা স্টপ করে দিবেন একদম স্টপ কোনো কথা নাই এটা আপাতত আপনি এক জায়গায় রেখে দিবেন ওইটা আপনি দুই মাস তিন মাস পরে চালু করবেন তার মধ্যে নতুন একটা অ্যাকাউন্টে কাজ করবেন অথবা আপনি একই কম্পিউটারে দুইটা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনার সার্ভিস দুইটা আলাদা হয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারেন তো এগুলো যদি আশা করি আপনাদের হেল্প লাগবে তো এগুলা কাজ করলে আপনারা র্যাঙ্কিং এ থাকতে পারবেন দেন র্যাঙ্কিং যদি হারায় ফেলে সেটাও সলভ করতে করে নিতে পারবেন নিজে নিজে তো যদি তার মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনার যদি এর থেকেও যদি কোনো ভালো কিছু মনে হয় বা যদি কমেন্ট থাকে সেটা আমাকে বলতে পারেন অথবা ফোন করে আমাদেরকে বলতে পারেন আমাদের ডেসক্রিপশনের ভিতরেই আমাদের ফোন নাম্বারটা পেয়ে যাবেন তো আমাদের সাথে ডিসকাস করতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে